যুবকদের একটা প্রবলেম হচ্ছে বর্তমান সময়ে মোবাইল ফোন বলেন কি প্রবলেম মোবাইল ফোন বেশিরভাগ যুবক মোবাইল নিয়ে পাগল এখন অলওয়েজ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে একটা যুবকের মোবাইলের পেছনে যে সময়টা যায় সে সময় সে আল্লাহর পেছনে কাটায় না আপনি দেখেন প্রত্যেকটা যুবকের টোয়েন্টি ফোর আওয়ারের কত বলবো আঠারো ঘন্টা কাটে মোবাইলের সঙ্গে চার ঘন্টা ঘুমায় দুই ঘন্টা খায় দুই ঘন্টা গোসল করে ঘুরে বেড়ায় বেশিরভাগ সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে এরকম যুবক আছে না নাই শোনেন ভালো করে এই মোবাইল ফোন এটা আপনাকে জান্নাতেও নিতে পারে জাহান নামেও কথা কর না নিতে পারে কি পারে না এজন্য the decision is yours the choice is yours সিদ্ধান্ত আপনার আপনি কোন দিক যাবেন এখন দেখি অনেক যুবকরা ফেসবুকের ওদের আইডিতে ঢোকায় যায় না আইডিতে ঢুকলে নায়িকাদের ছবি অমুক মুভির সং অমুক মুভির ক্লিপ সব শেয়ার করা ওদের টাইম লাইনে কিন্তু একটা হাদিস শেয়ার করে না একটা আয়াত শেয়ার করে না একটা ভালো ছবি শেয়ার করে না আর খাইছে একটা বাংলাদেশ তো এখন চলে মিমির উপরে মিমি এই নামটা শোনেন না মনে আপনারা খালি মিমি এগুলো মেক করার খালি ভিডিও চলে ফেসবুকে ফটো আপলোড করে আচ্ছা এটা কি কোনো টাইমের অর্থ হতে পারে time you should spend your time with your lord with your আল্লাহ সুবহানাহু ওয়া সময় কাটাবেন একজনের সঙ্গে চিল্লায় বলেন তিনি কে বলেন না তিনি কে কিন্তু যুবকরা সারা রাত মনে করেন যে আপনার শুয়ে যায় নটার সময় কিংবা দশটার সময় কিন্তু ঘুমায় না দশটার সময় দুইটা তিনটা চারটা পর্যন্ত মোবাইল ফোন চলে চলে না এটা তো সরকারি কোয়ার্টার হাউস কিন্তু ওয়াইফাইয়ের অভাব নাই মনে হয় ওয়াইফাই যার বাসায় আছে এটা যে কি বড় গজব হয়ে গিয়েছে এটা বলার ভাষা নাই একদিক থেকে নেয়ামত আরেক দিক থেকে গজব নেয়ামত হচ্ছে তখন যখন আপনি এটাকে ভালো কাজে ইউজ করবেন আর গজব হচ্ছে তখন যখন আপনি এটাকে খারাপ কাজে ইউজ করবেন এখন সিদ্ধান্ত আপনার মোবাইল ফোনে আপনি ইউটিউবে ঢুকলেন ঢুকে সার্চ দিলেন যে Hindi cinema Hindi movie Bollywood movie Hollywood movie Tollywood movie তাহলে মোবাইলটা কি জান্নাতের কারণ হবে না জাহান নামের কারণ হবে কন না কিসের কারণ হবে জাহান নামের কারণ এই জন্য আমরা চাই আমরা জান্নাতি হতে চাই আর এই মোবাইল ফোনটা আমাদের জান্নাতে যাওয়ার পথে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুবকদের এই যে এত ভ্রষ্টতা আপনি দেখেন অনেক যুবক এখন এই অনলাইনে এই সমস্ত মোবাইল ফোন পেয়ে কার সঙ্গে কোথায় সম্পর্ক যুবকের লাইফ শেষ এরকম হয় কি হয় না হয় না সর্বনাশ আর যুবকরা পাগল ফেক আইডি থেকে একটা রিকোয়েস্ট পাঠায় মনে করে হায় হায় হায় হায় একটা মেয়ে রিকোয়েস্ট পাঠাইছে রে কপাল খুলে গেছে আমার এই যে শুরু করে রাত নাই দিন নাই সারা রাত চ্যাটিং করে এই লাইফটা আপনার লাইফে কোনো সফলতা আনবে না এজন্য কোনো যুবকের যদি এই প্রবলেম থাকে যে অলওয়েজ ফোনের সঙ্গে বিজি অলওয়েজ মোবাইল ফোনে বিজি অলওয়েজ টিভি নিয়ে বিজি অলওয়েজ মুভি নিয়ে বিজি এটাকে ওভারকাম করতে হবে এই লাইফ থেকে ফিরে আসতে হবে এই লাইফের বাইরে আর একটা লাইফ আছে যে আল্লাহ আপনাকে দিয়েছে এই আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে আমাদের সময় আমাদের কি বলেন বলেন না কি সময়ের মূল্যায়ন করতে হবে যুবক ভাইয়েরা আপনি যেখানেই যান সময়ের মূল্যায়ন করবেন